audio আলাইকুম শিশু টিভির পক্ষ থেকে আমাদের আমরা আমি শিশু টিভির বুরুসিপ আমরা এসেছি সরজমিনে গুগুশাল শাস্তি উপজেলার গুগুশাল গ্রামে একটি গড়পোড়া বসত গড়পোড়ার মামলা হয়েছে এই মামলার বাদী হচ্ছেন আপনার মিজানুর রহমান এবং আসামি হচ্ছেন সাফায়াত সহ তিনজন এখানে মিজানুর রহমান কোর্টে অভিযোগ করেছেন যে ওর বসতঘর পুড়ে হয়েছে এবং এই ক্ষেত্রে আমরা সরজমিনে এসেছি সত্যতা অনুসন্ধান করার জন্য মামলাটি বর্তমানে শারস্তি থানা কর্তৃক তদন্তাধীন আছে এবং আমি এক্ষেত্রে সারাস্তি থানা পুলিশ প্রশাসন সহ সাতপুর জেলা প্রশাসক সাতপুর জেলা প্রশাসক সাতপুর জেলা পুলিশ সুপার এবং কৌশল সার্কেলের দৃষ্টি অ্যাকশন করতেছি আমরা সরজমিনে এসেছি আমরা যত দেখতে পেলাম এই ঘরটা পুরোপুরি নাই আংশিক পড়েছে এই ঘরের উপরে ছাল ঠিক আছে বেড়াগুলো মোটামুটি ঠিক আছে ভিতরে কিন্তু কয়েক কিছু কাঠ পড়া গেছে একটা চকির অংশ পড়া গেছে আমরা এই মুহূর্তে এই বিষয়ে আমার এই বাদি বাদিকে না পেয়ে বাদির মেয়ের সাথে কথা বলতেছি তুমি কি মনে করো যে আসামিরা তোমার বাবার ঘরটা পড়েছে না যেহেতু আমরা দেখিনি তাহলে একটা সন্দেহের কথাতে বলছি কারণ ওনাদের সাথে আমাদের কিছু কিছু একটা নিয়ে সমস্যা আছে হ্যাঁ তাই মানে আচ্ছা, তুমি আমাকে সাক্ষাৎকার বলছিলে তোমার বাবা এখানে প্রতি বৃহস্পতিবারে মোমবাতি জ্বালাইয়া হ্যাঁ। উনি এখানে ইয়া করে হ্যাঁ। যেহেতু উনি ভান্ডারে মরি হ্যাঁ, তোমার বাবা বাড়িতে করে এখানে এখানে বৃহস্পতিবার করে আর যেদিন যেদিন পড়া গেছে ওদিন কি বৃহস্পতিবার হ্যাঁ ওদিন বৃহস্পতিবার ওদিন বৃহস্পতিবার পড়া গেছে

বসে খেলা দেখতেছি আসামিরা সহকার হ্যাঁ। পরে চিৎকার শুনি আমরা দৌড়ে আসি পরে আমরা আগুন নিব তাহলে কি আপনার কি ধারণা কি আসামিরা পড়াইছে না না আসামিরা তো আমাদের সাথে এলাকায় কেউ দেখছেন আসামিরা ঘর পড়াইতে না ভাই আমরা আপনি কি দেখছেন আসামিরা ঘর পড়াইতে আচ্ছা আপনার কি মনে হয় আপনি তো বাদী আমি যেহেতু দেখি নাই আমি আসলে মিথ্যা তো বলাটা ঠিক নাই আমি দেখছি আসামিরা দোকানে আপনার সাথে একসাথে খেলা দেখতেছেন হ্যাঁ, হ্যাঁ, খেলতেছেন তাহলে আপনি কি আপনি আপনি কি আপনি কি আসামি ঘর হয়েছেন এটা কি বসত ঘর নাকি এমনি সালা হ্যাঁ আমি এই ক্ষেত্রে আমি পুলিশ সুপার সহ কচু সার্কেল এবং সাহসী থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি বিশেষ করে সাহসী ওসি মহোদয় জনাব শাহ আলম শাহ আলম এলএলবি আপনার অনেক সুনাম রয়েছে আপনি যদি তীক্ষ্ণভাবে অনুসন্ধান করেন তদন্ত করেন সরজমিনে তাহলে মনে হয় বেরিয়ে আসবে এটার পিছনে আসল রহস্য কি কি বাদি কি ঘটনা পড়েছে নাকি বাদি কি এই এক্সারাটা পড়েছে তাদেরকে ফাঁসানোর জন্য না আসামির এই এই এক্সারাটা পড়েছে সেটা সেটা আমি ছেড়ে দিলাম তদন্ত তদন্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ এটা যদি শুক্রবার রিপোর্ট করা হয় তদন্ত করা হয় তাহলে আসলে বেরিয়ে আসবে এটার পিছনে রহস্যটা কি এবং এর সমাজে ন্যায় বিচার স্বার্থে আমার মনে হয় সূক্ষ্মভাবে তদন্ত করা উচিত যদি বাদির গট বসতগটটা নয় এটা হচ্ছে একটা একশালা এই একশালাটা যদি তারা যদি আগুন দিয়ে থাকে আসামিদের শাস্তি হোক আর যদি আসামিরা প্রকৃত অর্থে যদি কোনো অপরাধী না হয়ে থাকে যদি আগুন দিয়ে না পড়ে থাকে তারা যদি ন্যায় বিচার পায় সেটা আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ